সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সার্ভিসগুলো দিয়ে আপনারা খুব দ্রুতই সফল হতে পারবেন এবং সফলভাবে ফ্রিলান্সিং করে ইনকাম করতে পারবেন আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি তারা আমার আমরা অনেকেই জানি যে কোন ক্যাটাগরি বা কোন সার্ভিসগুলো খুব দ্রুত র্যাঙ্ক করানো যাবে এবং কোন সার্ভিসগুলো দিয়ে আমরা ইনকাম করানো যাবে মানে ইনকাম করা যাবে খুব দ্রুত কিন্তু যারা নতুন সেলার তারা অবশ্য কিন্তু এগুলো জানে না যে তারা কোন সার্ভিস শিখবে দেন কোন সার্ভিসগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করবে সেটা নিয়ে কিন্তু তারা একটা হতাশার ভিতরে থাকে এটা আমাদেরও একটা সময় ছিল যারা নতুন ফ্রিলান্সিং শিখতে আসছে এরকম প্রশ্নগুলো সবার মনেই বাজে যে আমি এইগুলো কোনটা শিখবো কোনটা শিখলে ভালো হবে কোনটা নিয়ে কাজ করলে বেটার হবে ওকে আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কোন কাজগুলো শিখলে খুব দ্রুত সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমি ফার্স্টেই দেখাবো আপনাদের আমি বলতে পারি সেটা হচ্ছে অন ফেজ এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সার্ভিসগুলো নিয়ে আমি আজকে ফার্স্ট টাইমই কথা বলতে চাচ্ছি কারণ এটাতে বাংলাদেশের মানুষ খুব একটা সার্ভিস দিয়ে থাকে না যদিও কারণ এখানে সব থেকে বেশি সার্ভিস দেয় অন্য অন্য কান্ট্রি যেমন পাকিস্তানি ইন্ডিয়া আর মানুষগুলোই সব থেকে বেশি সার্ভিসগুলো দিয়ে থাকে কারণ এই কাজগুলো করতে একটু কষ্ট আছে বিধায় মানুষগুলো এখান থেকে একটু দূরে থাকে কারণ বাঙালিরা অবশ্য একটা বৈশিষ্ট্য আছে তাদের নিজস্ব বৈশিষ্ট্য যে তারা একটু সহজ কাজে খুঁজে দেন সহজে যেন ইনকাম করতে হয় মানে অলস আর কি তো বলতে পারেন তো এইরকম কাজই আছে যে যদি আপনি কাজ শিখতে চান তাহলে আমি মনে করি বেস্ট একটা অপশন হবে অফ পেস এবং অন পেজ টোটাল এসিও শেখাটা এটা শিখলে আপনারা মোটামুটি life time career build up করা যাবে এটা খুবই ভালো একটা অপরচুনিটি হতে পারে আপনার লাইফের জন্য বা আপনার কোর্স করার জন্য এটা খুব সব থেকে ভালো হবে তো চলুন আমরা দেখি প্রথমেই আমি এখানে লিখবো হচ্ছে on page on page on page SEO okay এটা লিখে আমি সার্চ করলাম অন পেজ এসিওর ভিতরে অনেক কিছু পড়ে এর ভিতরে যদিও আমি জাস্ট একটা সার্চ করলাম শুধু একটা কিওয়ার্ড নিয়ে অন পেজের ভিতরে অনেকগুলো অপশন আছে অন পেজ করতে কত কি কি কি কি করতে হয় এগুলো সমস্ত কিছু আমাদের কোর্সের ভিতরে আছে যদি কারো ইচ্ছে হয় তাহলে আমাদের কোর্সটা করতে পারেন আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে ফ্রিতেও আপনারা শিখতে পারতেছেন ওকে তো দেখেন আমরা যদি অন পেজ এসিও লিখে সার্চ করি এখানে মাত্র সার্ভিস আছে অনলি তিন হাজার সাতচল্লিশটা তো এবার যদি আপনি অনলাইন দিয়ে দেখেন তাহলে আপনার প্রতিযোগী কমে আসবে আর টোটালি অনেক কম দেখেন মাত্র দুইশো চুয়াল্লিশটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যারা শুধু এই ক্যাটাগরি সার্ভিসগুলো দিয়ে কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন যেমন এবার যদি আমি অফ পেস এটা তো অন পেজ গেলো যদি আমি অফ পেজ ভিতরে যদি আমি দেখি যেমন ব্যাকলিং যদি ধরি একটা ব্যাকলিং বা বুক মার্কিং বা লিঙ্ক বিল্ডিং ধরেন লিঙ্ক বিল্ডিং সার্ভিসটা আমি দেখি link building okay building link building এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে কত সার্ভিস অনলি চার হাজার নয়শো ছয়চল্লিশটা এবার যদি আপনি অনলাইন দিয়ে দেখেন তাহলে এখানে সার্ভিস আপনার প্রতিযোগিতা হলো মাত্র চারশো ছত্রিশ জন মানুষ কিন্তু আপনার প্রতিযোগী তো আপনি যদি অন্য একটা ক্যাটাগরিতে যান তাহলে কিন্তু আপনার প্রতিযোগী অনেক বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়াটা একটু ট্রাফ হয়ে দাঁড়াবে যদি ধরেন একটা লোগো ডিজাইনের বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে বা সেক্টরে যান তাহলে কিন্তু আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে এখানে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজারের মতো সার্ভিস আপনার প্রতিযোগী থাকবে অনলাইনে থাকবে দেখা যাবে দশ হাজার বারো হাজার তো সেখানে আপনার অনলাইনে পাচ্ছেন মাত্র কত মাত্র চারশো মানে ছত্রিশটা সার্ভিস এই একটা কাজ আমি মনে করি খুবই ভালো হতে পারে আপনাদের জন্য যদি আপনারা এটা শিখতে পারেন তো এবার আসি হচ্ছে ধরেন ইউটিউবের বিভিন্ন ধরনের সার্ভিস হয়ে থাকে ইউটিউব মনিটাইজেশন আমরা সবসময় যেগুলো সার্ভিস দিব অবশ্যই সেগুলো যেন আমাদের দশ হাজারের নিচে হয় বা পাঁচ হাজারের নিচে হলে সব থেকে বেটার হয় আমাদের প্রতিযোগী অফলাইন প্রতিযোগী ওকে অনলাইন প্রতিযোগী না এবার এটা একটা বেটার হতে পারে যেমন ইউটিউব ভিডিও ভিউ অথবা গুগল অ্যাডস ওকে আমরা লিখতে পারি গুগল অ্যাডস আমরা এবার সার্চ করব গুগল অ্যাডস এটাও কিন্তু আপনারা শিখতে পারেন গুগল অ্যাডস গুগল অ্যাডস বা গুগল অ্যাড ক্যাম্পেইন আমরা দেখি গুগল অ্যাড ক্যাম্পেইনে কত আছে এখানে আমরা গুগল অ্যাড ক্যাম্পেইনে যদিও আমরা এটা সার্ভিসটা অনেকটা বেশি দেখতেছি মোটামুটি ধরতে গেলে চার চোদ্দো হাজার নয়শো নব্বইটা এবার যদি অনলাইনে দেখেন আপনাকে অবশ্যই অনলাইনটা রিসার্চ করতে হবে পনেরোশো মানুষ আপনার প্রতিযোগিতা হবে যদিও এখানে আরও অনেক আদার সার্ভিসগুলো চলে আসে যেমন ব্যানার ডিজাইন এগুলো কিন্তু মোটামুটি যেমন এর ভিতরে আরও কিছু জিনিস আছে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে ধরেন কিউওয়ার্ড রিসার্চ যদি আমরা দেখি কিউওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ দেখেন এই সার্ভিসটা কিন্তু এখানেই পড়বে আপনার গুগল সার্চ ক্যাম্পেনের সময় আমাদের কিওয়ার্ড রিসার্চ করার দরকার পড়ে মানে গুগল অ্যাড ক্যাম্পেইন শিখতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ শিখতে হবে অবশ্যই এটা আপনার গুগল অ্যাডের ভিতরেই থাকবে যেমন এখানে দেখেন ছয় হাজার সার্ভিস আপনি যদি প্রতিযোগী দেখেন তাহলে আপনি কিন্তু এখানে প্রতিযোগী মাত্র তিনশো উনে নব্বইটা আপনার প্রতিযোগী তো এবারে একটা গেল আরও আছে ঠিক আছে তো আরেকটা ধরেন আপনার ধরেন আমি বলতে পারি এটা আমরা ধরি ওয়েবসাইট ট্রাফিক বা ইউটিউব ভিডিও ভিউ অথবা ইউটিউব ভিডিও ভিউ অ্যাডস এটা লিখতে পারি অথবা শুধু Google display ad Google Google display প্রতিটা কিন্তু অ্যাডে আলাদা আলাদা আছে ওকে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন যদি এটা লিখে আমি সার্চ করি দেখি কতজন মানুষ আছে অনলি পাঁচ হাজার মানুষ আছে এখানে পাঁচ হাজার চারশো এবার যদি আমি অনলাইন দিয়ে দেখি তাহলে কিন্তু মানুষ মাত্র পাঁচশো জন মানুষ আপনার প্রতিযোগী এগুলো কিন্তু প্রতিযোগী ধরা যায় না ঠিক আছে এত কম প্রতিযোগী একটা সার্ভিস আমি মনে করি গুগল অ্যাড ক্যাম্পেইন এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এটার উপর শিখতে পারেন অবশ্য আমি যতগুলো দেখাবো আমাদের এখানে টোটাল ছাব্বিশটা টপিকের উপর শেখানো হবে আপনি ছাব্বিশটা টপিকের উপর এই কাজ করতে পারেন ধরেন আমি গুগল অ্যাড ক্যাম্পেইনে দেখালাম এবার আমি চলে যাব ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই সার্ভিসটা খুবই এখন বেশি বাংলাদেশে ফেসবুক অ্যাডস এটা খুবই প্রতিযোগী একটু বেশি তারপরে এটাতে কাজ পাওয়া যায় আপনি শপিফাই ফেসবুক অ্যাড ক্যাম্পেন দিতে পারে শপিফাই ভিডিও অ্যাড ক্যাম্পেন নয় হাজার আপনি শপিফাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটাও দিতে পারেন চার হাজার দেখছেন অনলাইনে দেখলে আপনি হয়তো পারবেন সর্বোচ্চ পাঁচশো হ্যাঁ পাঁচশো ছিয়ানব্বইটা এবার ধরেন শুধু আমি আর ফেসবুক অ্যাড ক্যাম্পেনটা দেখতে পারি কত আছে একটু বেশি থাকবে ফেসবুক অ্যাড ক্যাম্পেন ছয়চল্লিশ হাজার যদিও আপনাকে এটা ক্যাটাগরি বেস করতে হবে যেমন এখানে দেখেন ক্যাটাগরিতে আপনার তিন হাজার প্রতিযোগী আমি মনে করি শুধু এই কিওয়ার্ডটা কেউ ইউজ না করাই বেটার তাহলে আপনারা কি কিওয়ার্ড ইউজ করবেন ধরেন আপনারা এখানে দেখি Facebook ad campaign manager okay আমরা এটা ইউজ করতে পারি দেখি এটাতে কীরকম ছাব্বিশ হাজার ওকে ম্যাটা অনেকটা কমে আসলো এবার এখানে আমরা দিতে পারি ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন শেখাই আট দশটা অ্যাড ক্যাম্পেইন তো ওইটার উপর বেস করে কিন্তু আপনারা কাজ করতে পারেন যেমন ফেসবুক পিক্সেল সেট যদি আপনারা দেখেন পিকজেল সেট এটা কিন্তু ফেসবুকেরই একটা অংশ আমরা প্রথমে ছোট ছোট কাজগুলো মানে আপনাকে টোটাল ফেসবুক অ্যাড ক্যাম্পেনের কাজগুলো শিখতে হবে তারপরে আপনি এর ভিতরে যে ছোট ছোট পয়েন্টগুলো আছে যেগুলো মানুষ খুব একটা দেয় না এরকম সার্ভিসগুলো দিতে পারেন ওকে এটাও বাইশ হাজার চলে আসছে অনেক service okay pixel set okay শুধু face pixel set up okay শুধু পিক্সেল সেট দেখেন মাত্র দুই হাজারও নাই এক হাজার নয়শো নিরানব্বইটা সার্ভিস টোটাল দুই হাজারই ধরেন আপনার অনলাইনে চলে আসবে হচ্ছে দুশো পঁচাশিটা এই একটা সার্ভিস হতে পারে অথবা শুধু আপনি লিখতে পারেন ধরেন আমরা দিতে পারি হচ্ছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন দেখি আছে কিনা ওকে এগুলোতে lead generation okay lead generation generation generation ads Facebook lead generation ads দেখি এখানে কত আছে পঁচিশ হাজার অনলাইনে কত আছে এগুলো কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় হ্যাঁ দুই হাজার সার্ভিস এটা যদি একটু টাফ হয়ে যায় কিন্তু এটা ব্যাপার না মোটামুটি এখানে সবাই কাজ করে না ঠিক আছে অনেকজনে আছে আর লেভেল অনেকগুলো মানে যারা কাজ পায় না তারাই ফার্স্টে চলে আসে তার মানে এটা প্রায়োরিটি দিতেছে ফেসবুক নতুনদেরকে ওকে এগুলো সার্ভিস কিন্তু আপনি শিখতে পারেন তাহলে আমরা মোটামুটি তিনটা নিয়ে কথা বললাম মোটামুটি ফেসবুক গুগল এবং এসিও এবার যদি আমি আরেকটা বলি সেটা হচ্ছে ধরেন ইউটিউবের আমরা সার্ভিসগুলো দিতে পারি যেমন ইউটিউবের ভিতরে কীগুলো পড়ে যেমন ইউটিউব মনিটাইজেশন ভিডিও ভিউ মানে অর্গানিক ভিডিও প্রমোশন তারপরে চ্যানেল সেট আপ ক্রিয়েট তারপরে আমরা channel optimization video SEO okay আমি যদি লিখি ভিডিও এসিও এটা যদিও YouTube video SEO okay YouTube video SEO এটা যদি আমি সার্চ করি তাহলে দেখি কতজন পাওয়া যায় ইউটিউব ভিডিও এসি ওকে এখানে একটু অনেক টাফ হয়ে যায় ওকে ব্যাপার না তাহলে আমরা আরেকটা কাজ করি ভিডিও ভিডিও এসি ওকে শুধু আমরা ভিডিও এসিওটা দিয়ে দিই দেখেন ভিডিও এসিও দিয়ে আমরা মোটামুটি পাঁচ হাজার ছয়শো তেরোটা সার্ভিস কিন্তু এখানে পাচ্ছি আমরা এখানে আপনাকে কিওয়ার্ডগুলো ভালো করতে হবে এখানে আপনার প্রতিযোগী হতে চারশো বারো জন মানুষ যারা শুধু ভিডিও এসিওগুলো করে যে কোনো ধরনের ভিডিও আপনি এসিও করতে পারেন অবশ্যই এখানে আসে যারা ইউটিউবের এই এসিও ভিডিওগুলো এসিও করে নেয় এই জন্য এই সার্ভিসটা কিন্তু আমি মনে করি সব থেকে বেটার একটা সাপ মানে সার্ভিস হতে পারে ইউটিউবের ভিতরে যেমন ইউটিউব মনিটাইজেশন একটা সার্ভিস আছে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে monetization service monetization YouTube monetization দেখেন ইউটিউব মনিটাইজেশনের সার্ভিসগুলো মাত্র চার হাজার নয়শো সাতাশিটা সার্ভিস আছে এবার যদি আমি অনলাইনটা দেখি তাহলে কিন্তু আপনারা পাঁচশো পাবেন হ্যাঁ পাঁচশো অষ্টাশিটা সার্ভিস এগুলো কিন্তু আপনার প্রতিযোগী এবার আসি আমি কিন্তু তাহলে আপনাদের ইউটিউব সেক্টরটাও কিন্তু কমপ্লিটলি বলে দিলাম যে ইউটিউবের কাজগুলো মানে প্রপারলি কাজগুলো শিখতে পারেন ইউটিউবের ভিতরে অনেকগুলো সার্ভিস হয়ে থাকে যেমন ইউটিউব ভিডিও ইউটিউব প্রমোশন যেমন ইউটিউব প্রমোশনের সার্ভিস উনিশ হাজার যদিও এটাতে প্রচুর কাজ পাওয়া যায় একশো জন এক একজনে পঞ্চাশ ষাট টাকা করে কাজ চলে হ্যাঁ চোদ্দোশো জন সার্ভিস অ্যাভেলেবল ঠিক আছে এগুলো কিন্তু আপনারা কাজ করতে পারেন ইউটিউবের তালে চলে গেলে এবার যদি আমরা বলি যে ইনস্টাগ্রাম সার্ভিসটা দেওয়ার জন্য তাহলে কিন্তু সেটা আরও ভালো হবে কারণ ইনস্টাগ্রামের আগে আমাদের সার্ভিস যখন আমরা শুরু করছিলাম তখন মাত্র ধরেন তিন হাজার দুই হাজার ছিল এখন ইনস্টাগ্রামে যদি অনেকটা বেশি হয়ে গেছে দেখি কত আছে ইনস্টাগ্রাম প্রমোশন তেরো হাজার এটা কোনো বিষয় না অনলাইনে হয়তো এক হাজার পাইতে পারি নাকি হ্যাঁ বারোশো তো এখানে অ্যাক্টিভ মেম্বার বারোশো আছে তার মানে আপনার বারোশো প্রতিযোগী এখানে আপনি মোটামুটি সিস্টেমে যদি আপনি গিগ র্যাঙ্ক করাতে পারেন সিস্টেম করে তাহলে আপনি এখান থেকে প্রচুর অর্ডার পাবেন তো আপনি আমি মনে করি ইনস্টাগ্রামের সার্ভিসটাও আপনারা দিতে পারেন এবার আসি মোটামুটি ইনস্টাগ্রামের ভিতরে অনেকগুলো সার্ভিস হয়ে থাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে পারে influencer influencer influencer market Instagram influencer research এটাও কিন্তু খুব একটা ভালো একটা মার্ক মানে কাজ হতে পারে আপনি যদি এটা শিখতে পারেন এটা তো দেখেন মোটামুটি চার হাজার পাঁচশো সার্ভিস অ্যাভেলেবল আছে আর এখানে তিনশো সার্ভিস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে তো এরকম অনেক টপ টপ কাজ আছে যেগুলো আপনি শিখে মার্কেট প্লেসে প্রচুর কাজ পেতে পারেন যদি আপনি প্রপারলি শিখতে পারেন যেমন ও কমার্স প্রোডাক্ট আপলোড এটাও কিন্তু আপনারা ভালোভাবে শিখতে পারেন ও কমার্স প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড দেখি কত সার্ভিস আছে সতেরো হাজার সার্ভিস আছে ওকে তো এটা এক আঠারোশো মানুষ আপনার প্রতিযোগী তো যাই হোক এটাও আপনি শিখতে পারেন আমাদের আমরা যেগুলো শেখাই আমি যদি আপনাদেরকে দেখাই মোটামুটি সবগুলোই আমাদের ট্রেন্ডিং কাজগুলো আমরা শেখাই যার মাধ্যমে আপনি কোন কাজগুলো শিখলে খুব দ্রুত আর্ন করা যাবে এবং আপনি খুব সহজে শিখতে পারবেন সেগুলো আমরা এখানে আমাদের কোর্স মডিউলের এখানে আমরা রাখছি আপনারা চাইলে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারেন এবং আমি মনে করি যে আপনারা যদি ভালোভাবে কাজ করেন খুব দ্রুত সাকসেস পাওয়ার সম্ভাবনা এখানে দেখেন সকল ধরনের সার্ভিসগুলো আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে ইমেল লিস্টিং এগুলো কাজ পাওয়া যায় ভিডিও এডিটিং এর কমার্স প্রোডাক্ট আরও অনেক কাজ এক্সট্রা অনেক কাজ শেখানো হয় যেমন ওগুলো কোনো কোনো জায়গায় আমরা উল্লেখ করি না তো আশা করি যে মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমি মনে করি যে এই চারটা সার্ভিস শিখলে অ্যানাফ বেশি লাগবে না চারটা শিখলে অ্যানাফ যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন গুগল অ্যাড ক্যাম্পেইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো মানে প্রপারলি শিখতে পারলে আপনি মোটামুটি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন দেন ভালোভাবে কাজ করতে পারবেন কেউ কেউ আছে দুইটা তিনটা টপিক শিখায় আসলে এই দুইটা তিনটা টপিক আপনার কিছু হবে না ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা জায়গা বা বড় একটা প্ল্যাটফর্ম আপনাকে কমসে কম চার মাস থেকে ছয় মাস সময় দিতেই হবে ঠিক আছে ভালোভাবে শিখতে আপনার সময় লাগবেই তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে কোন কোন কাজগুলো শিখলে আপনি মোটামুটি আপনার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারেন সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে বলে দিলাম নতুনদেরও আমি মনে করি খুব একটা ভালো ভিডিও হলো আপনাদের জন্য কারণ আপনারা অনেকেই হতাশায় ভুগেন যে কোন কাজগুলো দিয়ে শুরু করবো প্রথমে সেটা নিয়ে ওকে আপনারা যে কোনো একটা সেক্টরটা বেছে নিতে পারেন আমার কাছে যদি সাজেশন চান তাহলে আমি মনে করি এসিও সেক্টরটা নিতে পারেন অথবা অ্যাড ক্যাম্পেইনের সেক্টরটা নিতে পারেন এটা খুবই ডিমান্ডেবল কাজ তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ